Little King, yo, the baiter. <laughs> I don't give a damn about the haters, man. Man, f- all haters. তুমি কি করছো বাবা স্মোকিং এতে কিন্তু তোমার নিজের ক্ষতি হচ্ছে আঙ্কল আমার দাদু একশো নয় বছর বেঁচেছিল কেমনে জানেন কিভাবে কিভাবে উনি ওনার সারা জীবনে কারো পার্সোনাল ব্যাপারে নাক গলায় নেই আরে খাই বইয়া মিহি মন সুখে কি আনন্দ লাগছে বুকে কিরে সেই সকালে যাওয়ার সময় দেখলাম তুই এখানে এখনো তুই এখানে বসে আছিস ক্যান ইউ সি ব্রো আম ছেলেন ওরা দেখ তোর লাইফে এখন অনেক ইম্পর্টেন্ট একটা টাইম যাচ্ছে এই বয়সটা তোর জন্য অনেক বর্ণারেবল ওকে এই সময়টা কোনোভাবেই ওয়েস্ট করা চলবে না লাইফে কিন্তু অনেক কিছু করা উচিত এই বয়সে যেমন তোর স্কুল কলেজের পড়ালেখা শেষে নিজেকে ভার্সিটির জন্য রেডি করা উচিত তারপর ভালো ভার্সিটিতে ভর্তি হওয়ার পর ভালো একটা রেজাল্ট মেনটেন করে তোকে একটা ভালো জবের জন্য প্রিপারেশন নিতে হবে তারপর কি হবে ভালো একটা জব সিকিউর করার পরে ভালো একটা amount of money every single month income করার জন্যে তো কিন্তু ভালো ভালো পারফরমেন্স দেখিয়ে নিজেকে তুলে আনতে হবে ও তারপরে যখন তোর অনেক টাকা পয়সা হয়ে যাবে তখন তো সুন্দর একটা মেয়ে দেখে কিন্তু বিয়ে করতে হবে ঠিক আছে করলাম তারপর এরপর অনেক বাচ্চা কাচ্চা হবে তাদের দেখাশোনা করতে হবে তাদেরকে মানুষ করে তুলতে হবে ওকে তারপরে ওরা একসময় বড় হয়ে যাবে তোকে তখন রিটায়ারমেন্টে যেতে হবে তারপর রিটায়ারমেন্টের পর কি হবে আরাম করবি চিল করবি তো এখন আমি আরাম করতেছি এখন আমি চিলও করতেছি তাই না <laughs> Next generation. <laughs> hey, hey. মোল্লা আসতেছে আরে কি খবর কেমন আছিস দেখ মোল্লা মেজাজ কিন্তু অনেক গরমে রয়েছে নতুন করে আর কোনো জ্ঞান দিস না কি হইলো আবার দেখ আমি হিরোইন নেই গাঞ্জা টানি ড্রাগস করি সিগারেট বিড়ি খাই যা মন চায় করি এতে মানুষেরা তো চুলকায় কেন হ্যাঁ তোরে নিয়ে তো সবাই অনেক ভাবে চিন্তা করে তাই এরকম বলে আমার এইসব টাইম নাই ওকে আচ্ছা তোর আমি একটা প্রশ্ন করি বল তুই কি কোনো বিড়ি খোর সিগারেট খোর গাঞ্জা খোর মদ খোর গাঞ্জুটির লগে তোর বোনের বিয়া দিবি আসসালামু আলাইকুম গাইজ আমার মনে হয় দেশের বাইরে থেকে বাংলাদেশে যে টাকা পাঠানো হয় সেক্ষেত্রে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন রকম প্রবলেমে পড়েন মনে করেন যে টাকাটা আপনারা পাঠাইতে চাচ্ছেন সেই অরিজিনাল ক্যাশ অ্যামাউন্টটা কিন্তু বাংলাদেশে যে রিসিভার তার কাছে আসে না অনেক রকম হিডেন চার্জ কেটে রাখা হয় এবং এক্সচেঞ্জ রেটটাও খুব একটা ভালো দেওয়া হয় না এরকম আরও বিভিন্ন রকম কমপ্লেন কিন্তু প্রায় আমরা শুনে থাকি এই সব কমপ্লেনের একটা ইজি এবং কম্প্যাক্ট সলিউশন হচ্ছে ট্যাপ ট্যাপস অ্যান্ড অ্যাপ এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে দেশের বাইরে থেকে খুব সহজেই উইদাউট এনি হিডেন চার্জ মানে সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশের বিকাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন আর অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে তো লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করে ফেলতে হবে আপনাকে যদি আপনারা এই মাধ্যমে টাকাটা পাঠাতে চান আর ফাইনালি আপনারা যাকে টাকা পাঠাবেন সে কিন্তু এক্সট্রা কিছু টাকা পয়সা পাইলে খারাপ হয় না মানে আপনি একশো ডলার পাঠাইলেন সে যদি একশো দশ ডলার পায় তাহলে মন্দ কী সো সেটা করার জন্য আমার যে কুপন কোড বা প্রোমো কোড কেজিপি এটা আপনাকে ইউজ করতে হবে দেখা যাচ্ছে স্ক্রিনে একটা ডাউনলোডের পর রেজিস্ট্রেশন কমপ্লিট করে আপনি যখন টাকা পাঠাবেন তখন যদি কোডটা আপনারা ইউজ করেন তাহলে যাকে টাকা পাঠাচ্ছেন সে কিন্তু এক্সট্রা আরও টেন ক্রেডিটস পেয়ে যাচ্ছে সো দুই দিক থেকে কিন্তু উইন উইন সিচুয়েশন আমি বলবো আপনার ডিসক্রিপশন বক্স থেকে বা কমেন্ট সেকশন থেকে যে ডাউনলোড লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে ফেলেন এবং প্রোমো কোডটা ইউজ করে খুব ইজিলি উইদাউট এনি হেজিটেশন টাকা পয়সা পাঠাতে পারেন and thank you everyone for watching ইনশাআল্লাহ আজকে ভিডিও দেখার পরে অনেকেই অনেক রকম কিউরিয়াস মাইন্ডসেটের মধ্যে পড়ে গেছেন অ্যান্ড ইটস কমপ্লিটলি ফাইন এরকম আরও অনেক রুলিংস আছে যেটা অ্যাজ এ মুসলিম আমাদেরকে আসলে খুবই মেনটেন করা উচিত আর আমি বলবো আমাদের যে কমিউনিটি গ্রুপ আছে সেখানে কিন্তু হিউজ একটা কন্টেস্ট চলতেছে আমি সবাইকে রিকোয়েস্ট করব খুব দ্রুত আমাদের গ্রুপের যে লিঙ্ক আছে সেটা ডিসক্রিপশন বক্সের থেকে জয়েন করে সেখানে কন্টেস্টে পার্টিসিপেট করেন কন্টেস্টের রুলস কি প্রাইজ অ্যান্ড এভরিথিং সব কিছু গ্রুপে কিন্তু বলা আছে টিল দেন আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে দেখা হবে এবং কানেক্টেড থাকতে চাইলে গ্রুপ বা সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো কিন্তু দেওয়া আছে সেগুলোতে আপনারা কানেক্ট হয়ে যেতে পারেন আজকের জন্য এতটুকুই গাইজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতহু